আজকে আমি আপনাদেরকে একটি ইনস্টাগ্রামের লাইভ প্রজেক্ট দেখাবো এই কাজটা ছিল মূলত ইনস্টাগ্রামের ফলোয়ার লিস্টিং করা টোটাল এখানে ফলোয়ার ছিল প্রায় নয় হাজার প্লাসের মতো ফলোয়ার ছিল তিনি আমাকে দুইটা অ্যাকাউন্ট দিয়েছিল যার মাধ্যমে আমাকে ফলোয়ারগুলো ওই লিস্টগুলোকে আমাকে বের করতে হবে তো আমি যদি দেখাই আপনাদেরকে এটা ছিল তার প্রথম অ্যাকাউন্ট আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে তার প্রথম অ্যাকাউন্ট একটু নেটের প্রবলেম যাই হোক ব্যাপার না হয়ে যাবে ওকে এটা ছিল তার প্রথম অ্যাকাউন্ট এবং এখানে প্রায় ছয় হাজার পাঁচশো পাঁচচল্লিশটা ফলোয়ার আছে দেন এইখান থেকে আমার এই যে ফলোয়ারগুলো আছে এই সম্পূর্ণ ফলোয়ারগুলো একটা একটা করে লিস্টিং করতে হবে ওকে এখানে কিন্তু হিউজ একটা ফলোয়ারের সংখ্যা মানে ছয় হাজার বুঝতেছেন এভাবে বের করা কিন্তু আসলে অনেক টাফ তো আমার কাছে অবশ্য সময় ছিল না কাজটা মাত্র নয় ডলারের ছিল আমি কাজটা নিয়ে ফেলছি কারণ আমি জানি যে কোনো না কোনো সিস্টেম আছে যেটার মাধ্যমে আমি এই ফলোয়ারগুলো লিস্টিংয়ের কোনো একটা উপায় পেয়ে যাব পরে আমি অনেক ঘাটাঘাটি করার পরেও আমি কোনো ফলাফল পাইতেছিলাম না বা কোনো ভালো ভিডিও পাইতেছিলাম না যে কীভাবে এই লিস্টিংগুলো করব। কারণ এখানে এক দেড়শো দুশো হলে এভাবে করা যায় যেহেতু এখানে এই অ্যাকাউন্টে ছয় হাজার চার পাঁচশো পাঁচচল্লিশটা এবং আরেকটা অ্যাকাউন্ট আছে সেখানে প্রায় তিন হাজার তো এভারেজ এখানে নয় হাজার ফলোয়ার মাত্র পাঁচ দিনে বের করতে হবে ম্যানুয়ালি করা কিন্তু আসলে টাফ তো এটা এটা আমি মাত্র দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ আমার পাঁচ মিনিট সময় লাগছে এই কাজটা করতে কিন্তু আমাকে রিসার্চ করতে এই সিস্টেমটা বের করতে আমার অনেক সময় লাগছে ধরতে গেলে আমার সময় ছিল পাঁচ দিন সেখানে আমি একদিন ম্যানুয়ালি করতে যাই আমার মাথা পুরা ঘুরতেছিল পরে আমি ভাবলাম যে না একটা সিস্টেম বের করি যে সিস্টেমের মাধ্যমে আমি ফলোয়ারগুলো বের করতে পারি তো এই ছিল বিষয়টা তো আমি এই ফলোয়ারগুলো কিপারগুলো বের করার জন্য আমি যেটা একটা সব আমি অনেক ঘাটাঘাটি করছি গুগলে আমি অনেক ঘাটাঘাটি করছি যেমন ইউটিউবের ভিডিও দেখছি অনেক যে আমি যদি আপনাদেরকে কিছু সার্চ করে দেখাই যে কিভাবে এটা করলাম বা আমি কি দিয়ে সার্চ করছি তারপর আমি পাইতেছিলাম না তো আমি একটু মানে আমার প্রবলেমগুলোতে সম্মুখীন হইতে যেহেতু আমি ফার্স্ট টাইম এই ধরনের কাজের সম্মুখীন হয়েছি আমি গোটা তিন বছর ধরে আমি কাজ করতেছি বিভিন্ন বিষয়ের উপরে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের কিন্তু আমার এরকম কোনো সম্মুখীন হয় নাই কিন্তু আজকে যে কাজটা হয়েছে সেটা নাম হচ্ছিল ইনস্টাগ্রাম আপনি যদি লেখেন Insta Instagram follower follower follower listing list listing listing okay Instagram follower listing আপনার অ্যাকাউন্টে আপনি যদি এরকম লিখে সার্চ করেন তাহলে এখানে অনেক ভিডিও পাবেন এই যে দেখেন একটা video Instagram follower scraping same নাম ঠিক আছে আমি এগুলো সবগুলো দেখছি দেখেন সবগুলো দেখছি ভিডিওগুলো এই দেখছেন এগুলা ফুল দেখা আছে এগুলা ফুল দেখাচ্ছে কিন্তু এগুলো কোনোটাই আমার মেথডে কাজে লাগতেছিল না পরে আমি যেটা করছি আমি একটা সব মানে গুগলে যে সার্চ করছি যে ইনস্টাগ্রাম আমি পরে সার্চ করছি ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্ট এক্সপোর্ট তো এটা লেখার পরে আমার এটা লিখে আমি সার্চ করার পরে আমি একটা ওয়েবসাইট পাইছি এখানে নাম হচ্ছে প্লান্টো বুস্টার মানে বাস্টার প্লান্টো বাস্টার এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন এটা লিখলে সার্চ করলে পেয়ে যাবেন এখানে সাইন আপ করবেন এখানে বুক টু মানে প্লান্টো বাস্টারের একটা ওয়েবসাইট এখানে সাইন আপ করতে বলবে আমি অলরেডি সাইন আপ করছি আর এখানে মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটটা কোনো প্রকার ক্রেডিট কার্ড চাচ্ছে না মানে উইদাউট ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের ইনফরমেশন ছাড়াই আপনি মাত্র সাত দিন এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনি এটা আনলিমিটেড অ্যাকাউন্ট ইউজ করতে পারেন এখানে যদি আপনি যান হচ্ছে টেন মিনিট টেন মিনিট মেলগুলোতে আমি যেটা করছি আমি টেন মিনিটের একটা মেল দিয়ে এখানে আমি কি করছি একটা সাইন আপ করে ফেলছি সাইন আপ করার পরে আমি যতগুলো আপনি এখানে মানে লাখ লাখ কিন্তু মেল পেয়ে যাবেন একদম ফ্রিতে এখানে এই মেলটা যদি ইউজ করেন এখানে আপনি দশ মিনিটের জন্য এই মেলের অ্যাক্সেস আপনি পেয়ে গেলেন যদি কোনো এস এম এস আসে সেখান থেকে এখান থেকে কিন্তু আপনি ভেরিফাই করে দিতে পারবেন এই জায়গায় আপনার এস এম এস আসবে এরকম ওয়েবসাইট অনেক আছে তো আমি এটা ভেরিফাই করার পরে আমি যেটা করছি এখান থেকে প্ল্যাটফর্মে চলে গেছি ওকে আমার যেহেতু ভেরিফাই করা আছে আমি আর দেখাচ্ছি না তো প্ল্যাটফর্মে এখানে আসার পর আমি চলে গেছি ইনস্টাগ্রামে ওকে ইনস্টাগ্রামে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো আমি ক্লিক করি আবার ওকে ইনস্টাগ্রামে ক্লিক করলাম ক্লিক করার পর এবার দেখছেন এরকম একটা অপশন চলে আসছে তো আমাকে যেটা করতে হবে তার আগে একটা কিন্তু এই প্লান্টো ও বাস্টারের একটা কিন্তু এক্সট্রেকশন আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই নামায় নিতে হবে তো এখানে দেখেন আমি এক্সট্রেকশনটা নামায় নিছি এখান থেকে এটা সবাই পারে এক্সট্রিকশন নামানো ঠিক আছে কোনো ব্যাপার না আর যদি না নামাইতে পারেন সমস্যা নেই তারাই সাজেস্ট করবে যে তুমি নামাই নাও কীভাবে নামাইতে হবে সব দেখাই দেবে আপনাকে তো আমি যেটা করছি এবার এখান থেকে use the platform okay use the platform আমি এখান থেকে আমি দেখেন এখানে যদি যদি আপনার এক্সট্রেকশনটা নামানো থাকে তাহলে এখানে বলবে যে অ্যাট দ্য এক্সট্রেকশন ঠিক আছে আর যেহেতু আমাদের নামানো আছে আমি এখান থেকে আমাদের কুকিটা কানেক্ট করে নেব ওকে আমি করে কুকিটা কানেক্ট করে নিই এখান থেকে দেখেন আমার একটা কুকি এই ইনস্টাগ্রামের একটা কুকি চলে আসে এই কুকিটা আমি কানেক্ট করে নিলাম এবার আমি সেভ করে ফেলবো ওকে সেভ করে ফেলি তো সেভ করার পরে এখানে বলতেছে তোমার ইনস্টাগ্রামের ইউআরএলটা দিতে তো আমার এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইউআরএল আমি ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দিব ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দিলাম দিয়ে এবার সেভ করে ফেললাম ওকে আপনারা সেমভাবে সেভ করবেন এখানে এখানে যেটা আছে এখানে দশটা দশটা দশটা নাম্বার লাইন মানে লঞ্চ করবে মানে প্রসেসিং চলবে দশটা প্ল্যাটফর্মে এরকম একটা কিছু হবে তো আপনি যেটা করবেন আপনার ফলোয়ার আছে কত এখানে ছয় হাজার পাঁচশো কত পাঁচচল্লিশটা ফলোয়ার আছে আপনি এই ফলোয়ারটা কপি করবেন যেহেতু আপনাকে এখানে বলে দিতে হবে কতগুলো আপনি কালেক্ট করতে চাচ্ছেন আমি এখানে বলে দিলাম বলে দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম ওকে এবার এখানে যদি এটা দেওয়া থাকে আপনি উপরেরটা সিলেক্ট করে নেবেন এটা নন দেওয়া থাকলে যদি আপনি ইরো থাকে ওগুলো আপনি চান না তাহলে এটা সিলেক্ট করে নেবেন এগুলো নোটিফাইড তো নোটিফিকেশন করে নেবেন আপনি নন দিয়ে নেবেন ওকে ম্যানুয়ালি অ্যান্ড নন নন করে আপনি যেটা করবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এবার দেখেন এখানে বলতেছে ইনস্টাগ্রামের সব কিছু দেখেন ইনস্টাগ্রামের কুকি ইনস্টাগ্রাম নাম্বার এতগুলো ম্যাক্সিমাম এতগুলো করতে পারেন এখানে কিন্তু আপনি ওয়ান মিলিয়ন কিন্তু আপনি এখানে এক্সট্রাক্ট করে ফেলতে পারবেন তো আমি যেটা করি লঞ্চ করে ফেলি ঠিক আছে লঞ্চে আমি ক্লিক করব তো মোটামুটি আমার এখানে দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ তাও লাগবে না ওকে দেখি কয় মিনিট লাগে তো এখানে হচ্ছে দেখেন জিরো পার্সেন্ট সাকসেসফুলি অটোমেশ অটোমেশন তার মানে অটোমেটিকলি এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি তো এখানে শুরু হয়ে যাবে দেখেন ছয় পার্সেন্ট হয়ে গেছে মানে মোটামুটি তিনশো আটশো তেরোশো মানে এগুলো কিন্তু লিস্টটা কালেক্ট করতেছে অটোমেটিকলি ওকে তো হয়ে যা ওকে তো আমাদের কালেক্ট হচ্ছে ওকে আমার এটা হয়ে গেছে দেখেন অলরেডি হয়ে গেছে এবার আমি যেটা করব এখান থেকে আমি এই ফাইলটা ডাউনলোড করব দেখেন এখানে সি এক্সেলের একটা ফাইল আছে ওকে তো আপনি download C C S B মানে এক্সেলের একটা ফাইল আছে আপনি চাইলে এটা ওপেন করে নিতে পারেন এখান থেকেও দেখতে পারেন দেখেন এখান থেকেও আপনি কিন্তু দেখতে পারেন তো আমি দেখি একটা ওপেন করি দেখছেন নাম ইউজার নেম ইউআরএল যা যা যা আছে সব এখানে আছে আপনি পুরো ফাইলটা ডাউনলোড করে ফেলেন তো আমি ডাউনলোড করে ফেলি ওকে ডাউনলোড তো ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হতে হতে থাকুক ওকে ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড করার পর আমি চলে আসছি হচ্ছে আমার এখানে ফাইল আছে দেখেন এখানে ফাইল আছে তো আমি আমার কম্পিউটারের ডাউনলোডের ম্যানেজারের এখানে চলে গেলাম যাওয়ার পর আমি এখানে যাই Recording stopped. Recording in progress. তো এখানে দেখেন আমার এক্সেলের ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেছে আমি যেটা করব আমি এখান থেকে আমার সরি আমি যে ডাউনলোড করছি রিসেন্টলি সেটা আমি এখান থেকে দেখতে পারবো ওকে তো দেখি computer computer okay desktop computer computer okay PC তো আমি এখানে চলে গেলাম আমার ফাইলগুলো এখানে আসে তিন নাম্বার ফাইল ওকে আমি এটা ওপেন করব ঠিক আছে তো দেখেন কীরকম আসে তো আমাদের এক্সেল মাইক্রোসফট এক্সেল দুই এটা ওপেন হচ্ছে দেখেন এরকমভাবে আসতেছে এখন দেখেন আমি কি কি পাইলাম বাইরে আমাকে বলছে শুধু ইউজার নেমটা বের করতে আর আমি বের করলাম কি ইউজার নেম প্রোফাইল নেম এবং কি নাম তো এটা সম্পূর্ণ বের করবেন তো এখানে আরও কিছু আছে ইমেজ ইউআরএল এগুলো লাগবে না তো আমি এগুলো ডিলিট করে দিলাম এখান থেকে আর একটা মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে রিসেন্টলি খুব দ্রুত আপনাদের মাইক্রোসফট মানে এই PowerPoint then Microsoft Excel যা কিছু আছে মাইক্রোসফটের সব কিছু নিয়ে আমি কোর্স একটা লঞ্চ করব আপনারা ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবেন ওকে তো দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি দুইটা হয়ে গেছে মানে আমার তিনটা হয়ে গেছে বাইরে চাইছে মাত্র কি ইউজের নেম আমি কিন্তু তার প্রোফাইল নেম সহ দিয়ে দিলাম এবার আসি এটা আমি বড় করে দিতে পারি ওকে বড় করে দিই এটা আমি ওকে এটা আমি বড় করে দিলাম তো এটা আমি বড় করে দিলাম ওকে এবার আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি যে এটা করলাম এটা কি সঠিক কিনা সেটা দেখবেন কিভাবে ওকে আমি এই নামটা কপি করবেন যেহেতু একটা নাম ওকে কপি কপি তো আমি এবার আমি যেটা করবো ইনস্টাগ্রামে এখানে চলে যাব যেহেতু তার অ্যাকাউন্টের সরি অ্যাকাউন্টটা লিঙ্কটা আমি হারিয়ে ফেলছি ওকে ওকে আমি এখান থেকে ফেসবুকের লিঙ্কটা যাই ফেসবুকে আমি ওই লিঙ্কটা রাখছি ফেসবুকে আমি জুম মুম কেটে দিই ফেসবুক ওকে ফেসবুক এই কাজটার ডেলিভারি দেওয়া শুরু করে আমি দেখেন কাজটা কিন্তু করে ফেললাম ওকে তো আমি যেটা করবো এবার এখান থেকে আমার ওই যে অ্যাকাউন্টটা ছিল আমি এটা সম্পূর্ণ আমার ইয়েতে অনলাইনে এক্সেলে ই করে নেব ওকে তো দেখি আমি এটা হচ্ছে আমার প্রোফাইল আমার কথা হচ্ছে এখন যে আমি করলাম এই ইনস্টাগ্রামের ফলোয়ারগুলো কালেক্ট করলাম সেটা কিভাবে আমি এখান থেকে বুঝবো যে এটা রিয়েল হয়েছে কিনা তো আপনি ফলোয়ারের এখানে ক্লিক করবেন কন্ট্রোল এফে ক্লিক করবেন ক্লিক করে এটা দিবেন দেখি হয় কিনা ওকে তো আমি যেটা করব সরি এটা হচ্ছে মেবি এটা কয় হাজারের সিট আগে দেখে নয় আমার যেহেতু এখানে দুইটা সিট আছে ওকে একটু দেখি ওকে এটা ছয় হাজার সিস্ট ওকে এটা মধ্যে ঠিক আছে সমস্যা নেই এটাই আমি করে ফেলি তো এবার দেখি এটাতে ক্লিক করি দেখি এটা আছে কিনা তো আমি এবার কন্ট্রোল এফে ক্লিক করি এই দেখছেন প্রথমটা প্রথমটা পাই নাই এই এর চারটা অটোমেটিকলি হয়ে গেছে আবার দেখেন একটা পেয়ে গেলাম দেখছেন এটা এবার তাহলে আমি দ্বিতীয়টা দেখি বা এখানে যে কোনো একটা দড়ি কোনটা দড়ি এটা দড়ি অথবা এটা দড়ি ওকে দুইটাই দড়ি সমস্যা নেই এবার কন্ট্রোল এফে আবার ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম দেখি এখানে আছে কিনা কন্ট্রোল এফ এই যে দেখছেন এগুলো কিন্তু একদম রিয়েল বুঝতেছেন ব্যাপারটা এর আগে কি এ দিয়ে লেখা তাহলে দেখি এর আগে কোনটা আছে এ দিয়ে দেখছেন সব কিন্তু সিরিয়ালভাবে আমরা করে ফেলতে পারছি একদম করে ফেলছি এবার আমি যেটা করব এখান থেকে আমাদের এক্সেলের লিঙ্কটা আমি এখান থেকে কি করব ছয় হাজার এক্সেলের লিঙ্কটা আমি এখান থেকে এখানে লিঙ্ক আঁটবো অ্যানিয়ন ক্যান ইডিট এখানে দিয়ে এডিটর ওকে এডিটর দিয়ে এবার আমি যেটা করবো এখান থেকে copy copy link okay copy link করে এডিটর uh, দেওয়া কি ঠিক হবে ওকে ওকে এডিটর দিয়ে দিলাম বাইরে যদি আমার সাথে চিটিং করে করবে নি সমস্যা নেই তো এটা আমি করে দেওয়ার পর এবার আমি স্ক্রিনশটটা নিব এখান থেকে যেহেতু আমি স্ক্রিনশটের লিঙ্ক নিলাম এবার আমি টোটাল uh, বলে দেবে এখানে ছয় হাজার uh, এখানে বলে দিই আমি যে এখানে একটা আছে আর এখানে একটা আছে আর হচ্ছে টোটাল হচ্ছে আমি ছয় হাজার এখানে আছে ছয় হাজার ছয় হাজার সরি একটু ব্যাক করি এখানে কত আছে দেখতে হবে আমাকে বাইরের এখানে আছে হলো ছয় হাজার পাঁচশো পাঁচচল্লিশ ওকে ছয় হাজার পাঁচশো পাঁচচল্লিশ এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে কত ছিল তিন হাজার মেবি একটু দেখি এখানে কত ছিল এখানে থাকে মেবি একটু দেখতে হবে আমাকে আমি একটু কালেক্ট করে রাখছি যাতে আপনাদের সুবিধা হয় ওকে এখানে আছে তিন হাজার এক চৌত্রিশশো এগারো ওকে তো এখানে দিয়ে দিলাম আরেকটি স্ক্রিনশট চৌত্রিশশো এগারো চৌত্রিশশো চৌত্রিশশো এগারো ওকে তো এবার আমি এটা মার্ক করে দিই এটা কোনটাতে আছে প্রথমটা আছে হচ্ছে প্রথমটা আমি সিলেক্ট করে দিলাম মার্ক করি প্রথমটা হচ্ছে এটা ওকে আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটা থাকবে হচ্ছে এটাতে বিষয় করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে দুইটা আমি এখান থেকে সেভ করে দিলাম সেভ করার পর এটা আমি ছবিটা সেভ করে দেবো ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছবিটা যেন মানে ওই ফাইবারের ইমেজে শো করে ওকে আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেল ডাউনলোড করা হয়ে গেছে এবার আমি যেটা করব আমাদের যেহেতু অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়ে গেছে তো আমি ডেলিভারি করে ফেলি ওকে তো আমার লিঙ্কটাও হয়ে গেছে ওকে সমস্যা নেই তো আমি এটা দুইটাই সিট আছে ওকে এটা হচ্ছে ইমেজ তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে এই যে দেখেন মাত্র এটা কাজ কাজই হলো নয় ডলারের মাত্র দুই দিন সময় আছে আমি এটা নয় দশ মিনিটও লাগে না আমার করতে তো আমি কিন্তু করে ফেলছি আর এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ দিয়ে দিবে তার তিনি আমাকে প্রতিদিন নয় ডলার করে দিবে এরকম একটা কাজ তার সাথে চুক্তি ওকে তো আমি যেটা করবো এখান থেকে আমি এবার ডেলিভারিতে ক্লিক করব ওকে ডেলিভারি নাও তো আমি এখানে ডেলিভারি ক্লিক করি এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দিই তো ডেসক্রিপশনটা হচ্ছে একটু বাইরকে বলে দিই ডিয়ার স্যার ওকে আরেকটা দিয়ে দিই হচ্ছে thank you thanks okay thanks বানামটা ভুল হয়ে গেছে ওকে থ্যাংকস তো এবার লিখে দিই your your job link your job link হচ্ছে জব uh, লিঙ্ক হচ্ছে এটা ওকে আমার কাছে আছে তো আমি আবার একটু ই করে নিই এটা যেহেতু আমাদের লিঙ্ক তো আমি যেটা করব এখান থেকে এই লিঙ্কটা নিয়ে নেই ওকে uh, একবার নিয়েছিলাম তারপরে আবার নেই ওকে নিয়ে নিলাম এবার আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিব তার আগে আমি একটু লিঙ্কটা চেক করে নিই ওকে আমি এখানে চলে যাই নিউ কাম নিউ ইনকাম ট্যাক্সে ইনকাম ট্যাক্সে আসার দেখি যে আমার লিঙ্কটা কাজ করতেছে কিনা ওকে পারফেক্টলি কাজ করতেছে তো ওকে আমার কাজ শেষ তো আমি যেটা করবো এবার এখান থেকে আমি ওই যে আমি যে ইমেজটা দিছি এখানে আপনি আপলোড করতে পারেন এখানে আপলোড করে দিই আমি ইমেজটা তো বায়ারকে বোঝানোর জন্য এখন আপনি ইমেজটা কি ফাইবারের শো করতে চান কিনা ওকে শো করি তো আমি শো করে দিলাম এবার ডেলিভারি এখানে আপনি চালিয়ে ডেলিভারি করতে পারেন এটা যদি শো করে দেন মার্ক করে তাহলে সুকেস মানে আপনার ফাইবারের ইমেজের সুকেস যা আছে ওইখানে আপনার এটা শো করবে তো আমি এটা কি করব এখান থেকে আমি ডেলিভারি করে দেবো ওকে আমি এটা ডেলিভারি করে দিচ্ছি আমার এটা কিন্তু খুব একটা কষ্ট লাগে নাই বুঝতেছেন ব্যাপারটা কীভাবে করলাম মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তো এটা দেখেন আমার হয়ে গেছে এবার আমি বাইরকে একটা এস এম এস দিই hello hello how are you are you there are you hello how are you are you there আমি বাইরকে বলে দিলাম বাইরে এখন অফলাইন আছে ওকে আমি দিয়ে দিছি বাইরকে এখন বাইরে একটু পরেই এটা অ্যাকসেপ্ট করে নেবে ওকে কাজ এইটুকুই কাজ এটা কিন্তু আপনি খুব একটা কষ্টকর কাজ না মাত্র আমার দশ মিনিটে ধরতে গেলে নয় ডলার কামাই কিন্তু হচ্ছে কি আমার কিন্তু এখানে পরিশ্রম গেছে আপনি যে এটার উপর উৎসাহী হইয়া যে কাজ শুরু করে দেবেন এরকম না যখন আপনার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কাজ করি তখন আমরা কিছু কিছু হাঁপায় যায় কাজ করতে অনেক বেশি কাজ থাকলে তখন কোনো না কোনো সিস্টেম থাকে গুগলের ভিতরে আপনাকে সার্চ করে বের করতে হবে যে আমি এই কাজটা কীরকম হতে পারে এটা সেম স্ক্র্যাপিং কাজ ঠিক আছে তো এরকম আপনাকে সিস্টেমগুলো বের করার মানে হচ্ছে কি আপনি একজন ফ্রিলান্সার ফ্রিলান্সার কোনো কাজ না পারলেও সমস্যা নাই সেটা আপনি করার দক্ষতা থাকতে হবে অবশ্যই কারণ হচ্ছে সেটা দশ টাকার কাজ থাক কিন্তু আপনাকে করে ডেলিভারি দেওয়াটাই বেটার কারণ হচ্ছে কি আপনি যদি কাজ জানেন না নো প্রবলেম ইউটিউবে আছে গুগল আছে দেখেন আমি কিন্তু ইউটিউবে সম্পূর্ণ ভিডিও দেখার পরে কিন্তু ভিডিওটা পাই নাই কাজটা করতে পারি নাই কিন্তু আমি এই কাজটা কিন্তু কিভাবে করলাম আমি কিন্তু গুগল সার্চ করে বের করছি কারণ আপনার সার্চ করার দক্ষতা অবশ্যই কিন্তু থাকতে হবে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে কোনো কিছু পারেন না নো প্রবলেম গুগল আছে ইউটিউব আছে আরও আদার্স অনেক সিস্টেম আছে ফেসবুক আছে তো এখানে আপনি সার্চ করে কমিউনিটির সাথে কথা বলে আর অনেক সিস্টেম দিয়ে আপনি কিন্তু কাজটা করে বাইরকে স্যাটিসফাই করতে পারেন আশা করি বায়ার আমার কাজে খুশি হয়ে যাবে তো যাই হোক আপনাদের লং টাইম একটা কাজও শিখাইলাম দেন তো বিষয়টাও বুঝতে পারছেন ইনস্টাগ্রামের ফলোয়ার থেকে শুরু করে এভরিথিং যা কিছু আছে সবই কিন্তু আমরা বের করতে পারি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ তো আজকের মতো আমি এখানে শেষ করে দিই ঠিক আছে তো ভালো থাকবেন